গাছ কাটলে রক্ত বেরোয় নামটা শুনে নিশ্চয়ই একটু অবাক হবেন ড্রাগন ব্লাড ট্রি নামে এই গাছটি আঘাত করলে বা কাটলেই বেরিয়ে এসে রক্তের মতো লাল রঙের পদার্থ ইমিনের বিশেষ কিছু জায়গায় এই গাছগুলো দেখতে পাওয়া যায় এটি আসলে এক ধরনের তরক্ষিত তো গাইজ এই ইনফরমেশনটি বা তথ্যটি জেনে আপনার কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাবেন এরকম মজার ভিডিও পাওয়ার জন্য শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে